এবার অন্য একটি সামাজিক বাস্তবতার বিষয় নিয়ে আলোচনা করব তা হল বয়সী বৃদ্ধ বৃদ্ধা মানুষদের নিঃসঙ্গতা এবং তার একটা বিশেষ রকম বা ধরন নিয়ে আজকে আলোচনা করব আমাদের দেশে প্রায় এক কোটি মানুষ অভিবাসী বা প্রবাসী তার মানে প্রায় দুটো পরিবারের একটায় কোনো কোনো সদস্য বিদেশে থাকে বা বৃদ্ধ বৃদ্ধারা গ্রামে থাকে এবং ছেলে মেয়েরা শহরে থাকে এখন ঢাকা শহরে এবং অন্য জায়গাগুলোতেও এরকম দেখা যায় যে মা বাবা দেশে একটা বাড়িতে আছেন গ্রামে আছেন তাদের সব সন্তানই থাকে বিদেশে বা শহরে এর মধ্যে কেউ বাবার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে হারিয়ে পুরোপুরি একলাই থাকে এসব মানুষের অসুখে বিসুখে মৃত্যু সজ্জায় কখনো বা কোনো আত্মীয় স্বজন থাকে কখনো বা কেউ থাকে না কখনো বা থাকে পারিশ্রমিক পাওয়ার সেবক বা সেবিকা কর্মচারী বা পরিচারক বা পরিচারিকা এরা দীর্ঘশ্বাস ফেলে এদের কথা ভেবে বা নিজের এই পরিণতির কথা ভেবে নিজের বুক থেকেও একটা লম্বা শ্বাস বেরিয়ে আসে আরেক ধরনের কেস আছে ছেলে বা মেয়ে বিদেশে থাকেন ভালো জব করেন তাদের সন্তান হবে তখন তারা আসন্ন সন্তানের দাদি বা নানিকে দেশ থেকে বিদেশে আনিয়ে নেয় দাদি বা নানি আনন্দের সঙ্গে উন্নত দেশের কোন এক জায়গায় ছেলে বা মেয়ের বাড়িতে যান গিয়ে দেখেন সেখানকার পরিবেশ সম্পূর্ণ ভিন্ন রকম একটা বাড়ি যেন বিচ্ছিন্ন দ্বীপ গাড়ি ছাড়া বাড়ি থেকে বের হওয়া যায় না সবাই যা যা জীবন আর জীবিকা নিয়ে মহাব্যস্ত ওই প্রবীণ বা প্রবীণা তখন নিজেকে বন্দী ভাবতে শুরু করেন নাতি বা নাতনি জন্ম হয় দাদি নানি তার দেখাশোনা করেন সে বড় হচ্ছে কিন্তু প্রবীণের মন পড়ে আছে দেশে শুধু এইরকম দাদি নানি বা বাবা মার কথাই বা বলি কেন প্রথম প্রজন্মের সব প্রবাসী মন পড়ে থাকে বলা হয় নারীর তারা তারা কিনের চালে বৃষ্টির শব্দ শীতের সকালে খেজুরের রস হলুদ শস্য খেতে কুয়াশা বৈশাখী মেলা বই মেলা রিক্সা সব কিছুর জন্য হাহাকার করতে থাকে আচ্ছা একটা নাতির বয়স না হয় দুই হলো এবার আমাকে ছেড়ে দাও তখন দেখা গেল মেয়ে বা বৌমা আবার গর্ভ ধারণ করেছে আবারও দুই বছর শহরে প্রবীণগণ নিজেকে আপন ছেলের বাসায় নিজেকে একজন কারাগারের বন্দী হিসেবেই বিবেচনা করে আমি আমার মাকে দেখে তার হৃদয়ের এই অনুভূতির কথা কিছুটা আস করতে পারি নয় ভাই বোন গ্রাম সহ বিভিন্ন শহরে থাকি আমাদের মা গ্রামে থাকতেন গ্রামের বাড়ির জমিতে ধান ধান সিদ্ধ করা শুকানো নানান কাজে ব্যস্ত থাকতেন একা আমাদের আব্বা তো সেই দুই হাজার তিন সালে মারা কিন্তু তা সত্ত্বেও তাকে শহরে এনে আমাদের কারো বাসায় দীর্ঘদিন রেখে দেওয়া যায় তিনি খাঁচার পাখির মতো ছটফট করেন এসব বাড়িতে থাকা যায় তার নিজের যে সংসার আছে গ্রামের বাড়িতে কত শত কর্তব্য আছে গ্রামের সবাই তার সঙ্গে গল্প করে খোঁজ খবর নেয় এভাবে তার একাকিত্ব কেটে যায় আর শহরের বাসায় নাতি নাতনিরা তাদের লেখাপড়া স্কুলে যাওয়া নিয়ে ব্যস্ত কখন কখন তার বুড়ো দাদির সাথে একটু খুশগল্প করবে তারা দাদি বা তাদের কখন কাছে পাবে যে বয়সীদের ছেলেমেয়েরা বিদেশে থাকেন তাদের মধ্যে একটা নিঃসঙ্গতার বোধ যে বয়সীরা বিদেশে গিয়ে ছেলে মেয়েদের সঙ্গে থাকেন তাদের মধ্যে আরেক ধরনের বিচ্ছিন্নতা বোধ এই নতুন পরিস্থিতি কিংবা নতুন সমস্যাটা নিয়ে সমাজ ভাবুকদের একটু ভাব দেয়